আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি কি জানেন আপনি আপনার ফোনে যেই নাম্বারটি সেভ করছেন সেটি চলে যাচ্ছে ফেসবুকের কাছে আপনি কি জানেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনার জানা উচিত আপনার আপনার ফোনে যেই নাম্বারটি সেভ করছেন সেটি চলে যাচ্ছে ফেসবুক অথরিটির কাছে এবং তারা এটি সেভ করে নিচ্ছে এখন তারা এগুলো এটা নিজেদের ব্যক্তিগত স্বার্থেও ব্যবহার করতে পারতেছে যেই কোনো প্রেক্ষাপটে এখন আপনি কি আরেকটা জিনিস জানেন ফেসবুকের মূল কনসেপ্ট কী তাদের বিজনেস কী তাদের মূল কনসেপ্ট এবং বিজনেস হলো ইনফরমেশন কালেক্ট অ্যান্ড সেভ এবং আপনার এই পার্সোনাল নাম্বারগুলো তারা যেই কোনো কাজে ব্যবহার করতে পারে বা তারা এগুলো লিস্ট আকারে অন্য কোথাও সেলও করতে পারে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে অফ করবেন বা আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো কিভাবে সেভ রাখবেন চলুন না দেরি না করে আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা সেই সেটিংসটি অফ করবেন এবং আপনাদের ফোন নাম্বারগুলো আপনারা সেভ রাখতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবার কাছে একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন আগামীতে আরও এমন ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই সেক্ষেত্রে আপনি সরাসরি আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক ফেসবুকে আসার পর এখানে কর্নারে দেখতেছেন থ্রি ডট মেনু এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন কর্নারে এখানে ক্লিক করার পর আপনার নিচে যাবেন স্ক্রল করে এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এইখানে লিখবেন উপরে সার্চ বক্সে লিখবেন মিডিয়া সার্চ বক্সে লিখবেন এই যে মিডিয়া কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন আশা করি আমি এই যে মিডিয়া কন্ট্যাক্ট অপশনটা দেখছেন এই মিডিয়া কন্ট্যাক্টে ক্লিক করবেন মিডিয়া কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে অপশনগুলো আপনাকে শো করবে আপনি এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এইখানে যেই অপশনটাই যে এই অপশনটা আপনারা অফ করে দিবেন এটা আমার অফ আছে এক্ষেত্রে আপনার এই অপশানটা অফ করে দিবেন অপশানটা অফ করে দিলেই আপনার আর কোনো নাম্বার ফেসবুক অথরিটি আপনার কোনো পার্সোনাল নাম্বার কখনোই সেভ রাখতে পারবে না তাদের গ্যালারিতে আশা করি বুঝতে পারছেন